আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত আসসালামু আলাইকুম বলে আসসালামু আলাইকুম বলে ও হে মুমিন ভাই ঈদ মুবারক ঈদ মুবারক সবারে জানাই আসসালামু আলাইকুম বলো মোবারক ঈদি মোবারক সবারে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক সবারে জানাই আজকে ঈদের নামাজ পড়ছি আজকে ঈদের নামাজ পড়ছি ঈদগাতে সবাই দিদির হাত বাড়াই আসসালাম আলাইকুম বলো আসসালাম আলাইকুম বলো ওহে মুমিন ভাই ঈদ মুবারক ঈদ মুবারক সবারে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক সবারে জানাই হাসে কেহ কাঁদে কেহ হাসে কেহ কাঁদে কেহ বলে হায় রে হায় এক মাসের রমজান আল্লাহর আর কি পাওয়া যায় আসসালাম আলাইকুম বলো আসসালাম আলাইকুম বলো ওহে মুমিন ভাই ঈদ মুবারক ঈদ পার গিদি জানাই নমাজ রোজায় আল্লাহর বাণী নমাজ রোজায় আল্লাহর বাণী না গো মুমিন ভাই ছয় মাসের রমজান আল্লাহ দিলেন মাফ করাই আসসালামু আলাইকুম Hare